Michigan source. This is your TV6 Late News. International TV six নিউজে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি তরুণী গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সভাপতি এবং অ্যাডভোকেট রাশেদুল কাইসার ভুইয়া জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ফারুক খানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দীর্ঘ প্রায় নয় বছর পর কসবা টিয়ালি বিশ্ববিদ্যালয় মাঠে বহুল প্রত্যাশিত কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জনস্রোত আর জনসমুদ্রে পরিণত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি র আম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি কসবা আখাউড়া উপজেলা গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সফল মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে কসবা পৌর মেয়র এম জি হাক্কানির সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ স্বপন এমপি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী ব্রাহ্মণবাড়িয়া এক নগরের সংসদ সদস্য এম ফরাদ হোসেন সংগ্রাম এবং সংরক্ষিত বারো মহিলা আসনের সংসদ সদস্য ও মেয়ে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি সহ আরও অনেকে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সভাপতি এবং কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাইসার ভুইয়া জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সভায় নবনির্বাচিত সভাপতি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আন্দোলন করেন সমালোচনা করেন সমস্যা নাই ষড়যন্ত্র করে আরেকটি পনেরোই আগস্টের ক্ষেত্র তৈরি করার অপচেষ্টা করবেন না তাহলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে